আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন ছোট ছোট ইনকাম জেনারেট করার জন্য যারা ওয়েবসাইট করছেন বা হাতে তালে অ্যান্ড্রয়েড ফোনটিকে ইউজ করে মোটামুটি একটি ভালো মানের ইনকাম জেনারেট করতে চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব পেইড বার্স ডট কমকে চুজ করার জন্য আপনি যদি সত্যি আর্নিং করতে চান তাহলে এই ওয়েবসাইটটি আপনি চুজ করে নেবেন এবং এটি হচ্ছে আপনার সেরা ডিসিশন কেননা আপনি কোনোরকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আর্নিং করতে চাইলে এর চেয়ে আরও বড় পিটিসি সাইট রয়েছে তবে আপনাকে আমি প্রাথমিক অবস্থায় সাজেস্ট করব পেইড বার্স ডট কমকে চুজ করার জন্য সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অনায়াসে এখানে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 এখানে লেখা রয়েছে কানেক্ট ক্লিক অ্যান্ড আর্ন তার মানে আপনি ক্লিক করে আর্নিং জেনারেট করতে পারেন সত্যি একটি অবিশ্বাস্য ব্যাপার মনে হতে পারে শুরুতে কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য কেননা দু সালে এই ওয়েবসাইটটি যাত্রা শুরু করেছে যেটি আমি নিচে দেখাচ্ছি এই যে দু সাল থেকে দু সাল পর্যন্ত এটি মার্কেটে রয়েছে এবং পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়নি আরও একটি স্ট্যাটিস্টিক্স সেটি দিচ্ছি আমি সবসময় যে কোনো বইটি ওয়েবসাইট অথবা অ্যাপসে রিভিউ দেওয়ার পূর্বে তার বিস্তারিত আপনাদেরকে শেয়ার করি যাতে করে আপনাদের বিশ্বাসটা আরও বেড়ে যায় কাজ করার জন্য সিমিলার ওয়েব কয়েকদিনের মধ্যে আপনি জানতে পারলাম যে এখানে গ্লোবাল র্যাঙ্ক কান্ট্রি র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আপনি স্ট্যাটিস্টিক্স যদি আরো দেখতে চান তাহলে নিচে চলে আসবেন এখানে Russian Federation India Venezuela Ukraine পোল্যান্ডের মতো বড় বড় কান্ট্রিগুলো এখানে কাজ করছে তার মানে বড় বড় কান্ট্রির পিপলগুলো এখানে কাজ করছে অনায়াসে আপনি বাংলাদেশ অথবা ইন্ডিয়ার যে কোনো স্থানে বসে কাজ শুরু করতে পারবেন সো কিভাবে এখানে সাইন আপ করবেন শুরুতে আমি বলে দিচ্ছি প্রথমে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে শুরুতে যদি আপনি একেবারেই নতুন হয়ে থাকেন আর যদি ইতিমধ্যে এখানে অ্যাকাউন্ট তৈরি করে ঘরে থাকেন তাহলে অবশ্যই লগ ইন বাটনে ক্লিক করতে হবে দেন আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এখানে রেজিস্টার বাটনে যখন আমি ক্লিক করব ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে তার মানে এই পেজে আপনাকে যদি প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিতে হবে ইউজার নেম তার মানে ডাক নাম দিতে হবে অথবা ফার্স্ট নেম আপনি দিতে পারেন পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস এবং সেক্স মেল অর ফিমেল সেটি আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন দ্যাটস ইট এরপরে আপনি এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এরপর কনফার্ম ডেট অফ বার্থ আপনাকে এগুলো একুরেটলি দিতে হবে দেন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এখানে একটি ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি হচ্ছে click to touch the map এখানে একটি মানচিত্র রয়েছে সেই মানচিত্রটাতে আপনাকে ক্লিক করতে হবে মানচিত্রটি ক্লিক করার পরে ওপেন অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন দেন আপনার কাছে একটি মেইল চলে যাবে মেইলটি একটু হয়তো দেরি হতে পারে অথবা তাড়াতাড়ি চলে আসতে পারে তবে ধৈর্য হারা হওয়া চলবে না আপনি অবশ্যই একটু ধৈর্য ধরে সেই মেইলটি যখন চেক করবেন তখন সরাসরি আপনি লগ ইন করবেন যখন লগ ইন করবেন আপনি আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে তখন আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন তো আমাকে এখানে ওয়েলকাম জানিয়েছে আমাকে এখানে ওয়েলকাম জানানোর পরে এখানে দুটো বক্স দেখতে পাচ্ছেন প্রথমত ভিজিট অ্যাডভার্টাইজ ওয়েবসাইট যেহেতু আপনি এখানে পেইড কাজ করবেন সুতরাং আপনি এই বাটনটিতে ক্লিক করবেন বাটনটিতে ক্লিক করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন ফ্রিতে এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেইডবার্স ডট কম এর লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে সাইন আপ করতে পারবেন প্রথমে বলে রাখা ভালো যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে আমি সাজেস্ট করব যে এখানে ফ্রিতে কাজ করার জন্য আমি গত কিছুদিন আগে এই পেইডবার্স ডট কম এর মধ্যে অ্যাকাউন্ট ওপেন করেছিলাম কিন্তু কাজ করা হয়নি ব্যস্ততার কারণে কিন্তু আপনারা রিভিউ চান বিদায় আমি আবার পুনরায় একই ওয়েবসাইটের উপর অথবা একই অ্যাপস এর উপরে রিভিউ দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের অজানা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় এবং আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন না থেকে থাকে সুতরাং আপনি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি বিস্তারিত জানতে পারবেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু আমার জিরো যেহেতু কাজ করা হয়নি সুতরাং এখানে জিরো থাকবে আর কিছু নয় বিএপি আমার টোয়েন্টি ফাইভ রয়েছে তার মানে বিএপি একটি পয়েন্ট সেটি আমার টোয়েন্টি ফাইভ রয়েছে ছোট কিছু কাজ করেছিলাম সেটি এখানে জমা হয়ে গিয়েছে এরপরে এটি দেখতে পাচ্ছেন এটি কি সেটি আমি একটু পরে বলছি তার আগে আমি কিভাবে এখানে ফ্রিতে আপনি কাজ করবেন সেটি আমি দেখাচ্ছি সো যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনার সবগুলো জিরো দেখাবে এবং এখানে চব্বিশশো বিএপি বোনাস হয়তো দেখাতে পারে এবার চলে আসছে কিভাবে আপনি এখানে কাজ করবেন পেইড অ্যাডস পেইড অ্যাডসে যখন আমি ক্লিক করব পেইড অ্যাডসে ক্লিক করার ফলে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসে আপনি একটু স্ক্রলিং করে চলে আসবেন এখানে টোটাল আটটি বিএপি আপনাকে ফ্রি দিয়েছে এখানে একটি টাইম সেট করা রয়েছে প্রত্যেক বিশ ঘন্টা পর পর তার মানে বিশ ঘন্টা পর পর আপনি এখানে নতুন নতুন বিএপি দেখতে পাবেন বলো না রাখা ভালো যে আপনি যদি এই আটটি বিএপি এখন ইউজ না করেন তাহলে এই বিএপি গুলো ভ্যানিশ হয়ে যাবে এবং বিশ ঘন্টা পরে আবার পুনরায় নতুন বিএপি আসতে পারে অর্থাৎ আপনি প্রতিদিন কিন্তু আপনাকে এখানে সময় দিতে হবে এভাবে যদি আপনি প্রাথমিক অবস্থায় পাঁচ থেকে সাত দিন সময় দেন তাহলে এখানে ফ্রি বিএপি গুলো আর্নিং করতে পারবেন বিএপি আর্নিং করে লাভ কি সেটি হচ্ছে যে এখানে নির্দিষ্ট পরিমাণ বিএপি যখন আপনার জমা হয়ে যাবে তখন সেটি ডলারে তারা কনভার্ট করে দিবে সেটি কিভাবে হবে সেটি আমি একটু পরে বলছি সো এটি বিএপি কিভাবে ক্লেম করবে সেটি আমি দেখাচ্ছি যে এখানে লিখে রয়েছে বিএপি অ্যাক্টিভেশন অ্যাড সেটিতে আমি ক্লিক করছি এটি আমি ওপেন করছি ওপেন করার পরে আলাদা আলাদা একটি ট্যাবে চলে যাবে এরপর আপনি এখানে ডান দিকে যেটি দেখতে পাচ্ছেন এটি ক্যাপচা চলে এসেছে সেই ক্যাপচাটি আপনাকে ফিল করতে হবে এখানে ক্যাপচা রয়েছে click to touch the heart হার্টের যে চিহ্নটি রয়েছে সেটা হার্টের চিহ্নটি আপনাকে ক্লিক করতে বলেছে জাস্ট এতটুকুই আমি কনফার্মে ক্লিক করছি কনফার্মে ক্লিক করার পরে জাস্ট একটু পাঁচ সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে আশা করি কাজগুলো খুব সহজে কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই করতে পারবেন এরপর যেটি সেটি হচ্ছে নেক্সট হেডে ক্লিক করবো আমি নেক্সট হেডে ক্লিক করার পরে আমি আরেকটি এখানে ক্যাপচা পাবো সেটি হচ্ছে শেয়ারের সেটি আমি ফিল আপ করে দেবো দ্যাটস ইট কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে আমি এবার পরবর্তী বিএপির জন্য ওয়েট করবো এরপর নেক্সট সাইডে চলে যাবো নেক্সট সাইডে চলে যাওয়ার পরে আমি এবার আরেকটি ক্যাপসা ফিল আপ করবো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে ফ্লাগে ক্লিক করবেন ফ্লাগে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন জাস্ট একটু ওয়েট করবেন আশা করি এভাবে যদি আপনি বিএপি গুলো কালেক্ট করতে চান একটু সময় দিয়ে দিয়ে তাহলে এখান থেকে অনায়াসে এই বিএপি গুলো কালেক্ট করে নিতে পারবেন আপনি চাইলে এখানে বলেছে রোলার ব্লেড রোলার ব্লেড সেটা কি সেটা আমি দেখাচ্ছি এখানে রোলার ব্লেড হচ্ছে এটি সেটি আমি চিহ্নিত করে দিচ্ছি তারপর কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করতে হবে দ্যাটস ইট আশা করি এইভাবে আপনি কাজগুলো করে ফেলতে পারবেন অনায়াসে আমাকে আর দেখিয়ে দিতে হবে না আমি নেক্সট এর আটটাতে ক্লিক করছি নেক্সট ক্লিক করার পরে নেক্সট ক্যাপসা কি চলে আসে সেটি আমি দেখি গ্রাফ গ্রাফ বলেছি এটি গ্রাফ এটি ফিল আপ করবো তারপর কনফার্মে ক্লিক করব এটি পনেরো সেকেন্ড একটি সময় বেশি প্রথমগুলো ছিল পাঁচ সেকেন্ড করে এরপর আপনি এখানে একটু সময় বেশি দেখতে পাচ্ছেন জাস্ট আপনাকে এই পেজেই থাকতে হবে আপনি অন্য কোনো পেজে চলে যেতে পারবেন না যেহেতু আপনার নেক্সট অ্যাডে ক্লিক করতে হবে সুতরাং এভাবে কাজগুলো আপনি অনায়াসেই কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই করে নিতে পারবেন আমি একটিতে ক্লিক করছি এরপর আমি পুনরায় ব্যাকে uh, চলে আসবো এনভেলপে ক্লিক করতে বলেছে আমি কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে জাস্ট একটি পাঁচ uh, সেকেন্ডের সময় কাউন্ট হচ্ছে এই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এখানে আমি ক্লোজ উইন্ডোতে ক্লিক করব ক্লোজ উইন্ডোতে ক্লিক করার পরে সর্বশেষ অবস্থা কি হয় আমি এবার দেখাচ্ছি দেখুন আমার আগে ছিল কত এখন কত হয়েছে আশা করি বিএপি গুলো জমা হয়ে গিয়েছে সো এইভাবে কিন্তু আপনি বিএপি গুলো আপনি কনফার্ম করে দিতে পারেন আমার আরো দুটো বিএপি রয়েছে এটিও আমি ক্লিয়ার করে দেখাচ্ছি সেটি জন্য আমাকে কি করতে হবে আবার পুনরায় একই কাজ করতে হবে তো ম্যাগনিফাইং গ্লাস যেটি সেটি হচ্ছে এটি ম্যাগনিফাইং গ্লাসে ক্লিক করতে বলেছে জাস্ট এতটুকুই এরপর লাস্ট বিএপি যেটি সেটি এভাবে আপনি ক্লিয়ার করবেন তার মানে আপনি নির্ধারিত সময়ের পর পরই এখানে বিএপি পাবেন অর্থাৎ বিপি গুলো জমা হবে বিশ ঘন্টা পর পরে অথবা অনেক সময় একুশ ঘন্টা অথবা এগারো ঘন্টা সেটি হতে পারে সো এই ফলে ক্লিক করতে বলেছে কনফার্ম হয়ে গিয়েছে কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনার মূল ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন মূল ড্যাশবোর্ড যখন আমি চেক করব তখন আমি এটিতে ক্লিক করব ক্ল্যাশ ক্লোজ উইন্ডো এটা আমার পঁচিশ ছিল টোটাল বিএপি একশো একুশ হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছে টোটাল যে বিএপি গুলো ছিল সবগুলো বিএপি চলে গিয়েছে তার মানে আমি সেটি ফিল আপ করে ফেলেছি সো এই হচ্ছে মোটামুটি ফ্রিতে কিভাবে কাজ করবেন সেটি এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আরো বিএপি পেতে হলে বা আর্নিং করতে হলে কি করতে হবে সেটির জন্য আমি একটি সার্ট দেখাচ্ছি গুগলে যখন আমি চলে আসলাম তখন আপনি এখানে সার্ট দেখতে পাচ্ছেন দশ ডলার এক ডলার এক dollar zero point five one dollar এখানে এই ডলারগুলো পেতে হলে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে আমি বলছি না যে আপনি টাকা ইনভেস্ট করবেন আপনি একটি ট্রিক অবলম্বন করতে পারেন সেটি আমি একটু বাতিল দিচ্ছি সেটি হচ্ছে যে সরাসরি যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে এখানে ইনভেস্ট করার জন্য বেশ কয়েকটি প্রসেস রয়েছে আমি স্কলিং করে চলে আসলে বিটকয়েন রয়েছে তারপর পেইজা রয়েছে পারফেক্ট মানি রয়েছে এই অপশনগুলো আপনি ইউজ করে এখানে ইনভেস্ট করতে পারেন আমি বিটকয়েনের ব্যাপারটাই বলি বিটকয়েনে যখন আপনি যাবেন তার মানে আপনাকে কয়েন বেচে চলে যেতে হবে আমি কয়েন বেচে চলে যাচ্ছে কয়েন বেচের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে আমি দেখিয়েছি যে কয়েন বেচের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কয়েন বেচের মাধ্যমে কিভাবে পেমেন্ট নেবেন প্রিভিয়াস যে দুটো ভিডিও তিনটি ভিডিও টোটাল তিনটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে কয়েন বেচের মধ্যে কাজ শুরু করবেন এবং কয়েন বেসের মধ্যে মধ্য থেকে কিভাবে উইড্রো নেবেন এই তিনটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আশা করি সেই ভিডিওগুলো দেখে আসলে আপনার জন্য কয়েন বেসে থেকে কিভাবে আপনি ওগুলো ইউজ করে উইড্রোটা নেবেন সেটি বুঝতে পারবেন সো আমি কয়েন বেসে চলে আসছি আমার এখানে zero zero zero point two zero balance দেখাচ্ছে কেননা এখানে এটি হয়েছে বিটকয়েন বিটকয়েন আমি ক্লিক করলাম বিটকয়েনে ক্লিক করার পর আমার ওয়ালেটের মধ্যে টোটাল কিন্তু zero point zero two BDT রয়েছে সুতরাং আমাকে কিন্তু ইনভেস্ট করতে হলে যে কাজটি করতে হবে সেটিতে আমি চলে যাচ্ছি এখন এখন এভাবে দেখাবো এখন এখন দেখাবো কিভাবে এখান থেকে আপনি এখানে কিভাবে ইনভেস্ট করবেন সেটি সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে টোটাল আমি একটু রিফ্রেশ দিচ্ছি আমার আগে টোয়েন্টি ফাইভ ছিল এখন টোটাল একশো একুশ বিএপি হয়ে গিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন চব্বিশশো বিএপি বোনাস এই চব্বিশশো বিএপি বোনাস যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করতে হবে প্রথমে আপনি মনে রাখবেন ফ্রিতে আপনাকে কাজ করতে হবে পাঁচ থেকে সাত দিন এরপর আপনি যদি বিএপি জমা করতে পারেন বেশি করে তাহলে সেই বিএপি গুলো আপনি এখান থেকে ডলারে কনভার্ট করে নিতে পারবেন আপনাকে মনে রাখতে হবে পঞ্চাশটি বিএপি যখন জমা হবে তার মানে এখানে টোটাল আমার প্রায় একশো একুশ বিএপি জমা হয়ে গিয়েছে একশো একুশ বিএপি জমা হলে আর হলে আপনার এখানে ডলারগুলো আস্তে আস্তে অ্যাড হতে থাকবে তো এখানে যে কাজটি করবেন এই পঁচিশশো বিএপি পাওয়ার জন্য আপনাকে এক ডলার খরচ করতে হবে সেটির জন্য আপনি ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করার পরে সরাসরি আপনি স্ক্রল করে চলে আসবেন এখানে সব ট্যাবের মেথড কিন্তু শো করবে সো কোন মেথডে আপনি এখানে ফান্ডটা যোগ করতে চাচ্ছেন সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে যেহেতু বাংলাদেশিদের জন্য পেপল নেই বা আদার মেথড গুলো কঠিন সুতরাং আপনাকে আমি সাজেস্ট করব লিটকয়েন অথবা বিটকয়েন এই দুটো থেকে যে কোনো একটি আপনি চুজ করে নেবেন সো ফান্ড কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি অ্যাড ফান্ডে আপনাকে ক্লিক করতে হবে অ্যাড ফান্ডে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি চলে আসবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি এখানে বিটকয়েনের অ্যামাউন্ট অ্যাকাউন্টের অ্যাড্রেসটি দিতে বলেছে সেটি কোথায় হবে আমি দেখাচ্ছি সরাসরি বিটকয়েনে চলে যাবেন বিটকয়েনে যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে ক্লিক করবেন রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পরে অ্যাড্রেসটি চাই অ্যাড্রেসটি দিতে পারেন এখানে অ্যাড্রেসটি দেওয়ার পরে যখন আপনার অ্যাড্রেসটি দেওয়ার পরে সরাসরি আমি আবারও ক্লিক করছি এই যে অ্যাড ফান্ডে ক্লিক করছি অ্যাড ফান্ডে ক্লিক করার পরে সরাসরি আপনার যে দুটো বক্স চলে আসবে এখানে বিটকয়েন অ্যাকাউন্ট বিটকয়েন অ্যাকাউন্ট এবং কনফার্ম বিটকয়েন অর্থাৎ এখানে অ্যাড্রেসটি দিতে বলছে অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে আপনি যখন সেন্ডে ক্লিক করবেন তখন সেই অ্যামাউন্টটুকু এই পেইড বার্স মূল অ্যাকাউন্টের মধ্যে তার মানে এখানে কিন্তু জমা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সো আমার এখানে আমার এখানে পোর্টফোলিওর মধ্যে দেখা যাচ্ছে যে zero point zero two BDT রয়েছে সেটি আমি এবার ডিপোজিট করব সেটি ডিপোজিট করার জন্য যে কাজটি করতে হবে সরাসরি এখানে বিটকয়েন যেটি রয়েছে সেই বিটকয়েন আমি ক্লিক করব ক্লিক করার পরে রিসিভে ক্লিক করব রিসিভে ক্লিক করার পরে এখান থেকে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আমি কপি করব কপি করার পরে সরাসরি আমি চলে আসব এই নির্ধারিত এই বক্সের মধ্যে তার মানে এখানে আমি ইনভেস্ট করব ইনভেস্ট করার জন্য এখানে যে বক্সটি রয়েছে সেই বক্সের মধ্যে আমি ক্লিক করব দ্যাটস ইট এতটুকুই সো সেটি আমি প্যাচ করছি প্যাচ করার পরে যখন আমি স্যান্ডে ক্লিক করব স্যান্ডে ক্লিক করার কি অবস্থা হয় সেটা আমি দেখাচ্ছি এই যে successfully updated your bitcoin account তার মানে আমার আমি আমার বিটকয়েন অ্যাড্রেসে যে অ্যামাউন্টটুকু সেই অ্যামাউন্টটুকু এখানে কিন্তু অ্যাড করে নিয়েছি এবং সেটি অ্যাড হবে কিন্তু সাত দিনের মধ্যে আশা করি বুঝতে পেরেছেন যে সরাসরি বিটকয়েনের পেমেন্টটা কিন্তু এখানে অ্যাড হতে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত সময় লাগে সুতরাং আপনাকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমি এটি এখন অ্যামাউন্ট অ্যামাউন্টটুকু অ্যাড করেছি আমার একটু সময় লাগতে পারে যে এখানে আমি একটু রিলোড দিচ্ছি রিলোড দেওয়ার পরে কিন্তু জিরো দেখাবে কেন জিরো দেখাচ্ছে সেটি বলছি যে সাথে সাথে কিন্তু পেমেন্টটা অ্যাড হবে না একটু সময় নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন সো আপনি যদি এখানে ওয়ান ডলার খরচ করেন তাহলে এখানে চব্বিশশো বিএপি গুলো এখানে কিন্তু টোটাল অ্যাড হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন তো বেশি আর্নিং করতে চাইলে আপনি কি করবেন সেটি আমি দেখাচ্ছি আপনি সরাসরি স্ক্রলিং করে নিচে চলে আসবেন তার মানে আপনি যখন ড্যাশবোর্ডে থাকবেন ড্যাশবোর্ডে থাকা অবস্থায় আপনি নিচে চলে আসবেন এখানে আপনি প্রথমত বেশ কয়েকটি প্রসেসে আপনি আর্নিং করতে পারবেন আপনি যদি মিনিমাম টেন ডলার এখানে ইনভেস্ট করেন তাহলে টেন ডলার ইনভেস্ট করার এগেনস্টে আপনার সামনে এ ধরনের টেন ডলার তারপর ওয়ান ডলার তারপর জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ডলারের কাজগুলো কিন্তু চলে আসবে আশা করি ইনভেস্টের পরে আপনি এখান থেকে বেশি আর্নিং করার সুযোগ পাবেন সো বেশি ইনভেস্ট বেশি আর্নিং তারপরে এখানে রয়েছে উনিশ দশমিক নয় নয় ডলার এরপর two point nine nine dollar তার মানে এই ডলারগুলো খরচ করলে আপনার সামনে বেশি করে অ্যাডগুলো জমা হবে সো কি পরিমাণ আর্নিং করবে সেটি আমি এখানে দেখাচ্ছি বিস্তারিত BAP group ads one two one BAP last time your BAP group was sent zero point zero zero two dollar অর্থাৎ আপনি যখন এখানে ইনভেস্ট করবেন ইনভেস্ট করার প্রাথমিক অবস্থায় এখান থেকে আপনি zero point zero zero two dollar করে বিএপি পরিমাণ আর্নিং পাবেন এরপরের দাম হচ্ছে এ group higher receipt zero point zero zero one one or তার মানে এখানে আপনি যদি টেন ডলার ইনভেস্ট করেন তাহলে এখান থেকে have you block love low value ads with our ad filter তার মানে আপনি এখান থেকে দশ ডলার যদি মিনিমাম ইনভেস্ট করেন তাহলে অনায়াসে এখান থেকে প্রাথমিক দাম হচ্ছে এতটুকু আর্নিং করার যোগ্যতা পাবেন এরপরে এতটুকু আশা করি এভাবে আপনি ইনভেস্ট করে করে আর্নিং করবেন শুরুতে আপনাকে আমি বলে রাখছি যে আপনি ফ্রিতে কাজ করবেন ফ্রিতে কাজ করার পরে বিপি যখন বেশি জমা হয়ে যাবে পাঁচ থেকে সাত দিন হওয়ার পরে তখন আপনি ওয়ান ডলার সম পরিমাণ বিএপি যখন হবে তখন আপনি সেটি ইনভেস্ট করে আরো ইনকাম জেনারেট করতে পারেন সো এবার দেখা যাচ্ছে কিভাবে আপনি ক্যাশ আউট করবেন করবেন ক্যাশ আউট করা সেম প্রসেস ব্যালেন্স ক্লিক করবেন ব্যালেন্স ক্লিক করার পরে সরাসরি আপনি কিসের ক্যাশ আউট নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দেবেন আমি বিটকয়েন নিতে চাইলে বিটকয়েনে ক্যাশ আউটে সিলেক্ট করে দেবেন ক্যাশ আউটে সিলেক্ট করার পরে সরাসরি নেক্সট যে ইন্টারফেসটি সেটি হচ্ছে এখানে এটি ট্রান্সফার ফ্রম কোথা থেকে P PB earning balance PB earning ব্যালেন্সটা আপনি কোথায় নিতে চাচ্ছেন আপনি সেটি সিলেক্ট করে দিবেন আমি বিটকয়েন নিতে চাচ্ছি এবং অ্যামাউন্ট টুকু তার মানে অ্যামাউন্টের পরিমাণটুকু আপনি এখানে দিয়ে দিবেন এবং ডেট অফ বার্থ দিবেন তারপর সাবমিটে ক্লিক করবেন আশা করি এভাবে যদি এটি সাবমিট করেন সর্বোচ্চ সাত দিনের মধ্যে তারা কিন্তু বেশি সময় নেয় না সর্বোচ্চ সাত দিন যেহেতু লিখেছে সাত দিনের ভিতরে আপনার পেমেন্টটুকু আপনার নির্ধারিত ওয়ালেটের মধ্যে তার মানে বিটকয়েন সিলেক্ট করে দিলে বিটকয়েনের মধ্যে অ্যাড হবে তারপর লিটকয়েন সিলেক্ট করে দিলে লিটকয়েনের মধ্যে অ্যাড হবে তার মানে যে পেমেন্ট মেথডে আপনি সিলেক্ট করে দিবেন সেই পেমেন্ট মেথডে কিন্তু অ্যাড হয়ে যাবে সো এখানে টোটাল পাঁচটি কিন্তু এখন অ্যাক্টিভ দেখা যাচ্ছে পাঁচটি যে কোনো একটি আপনি ইউজ করতে পারবেন ফান্ড অ্যাড করার জন্য অথবা ক্যাশ আউট করার জন্য এই হচ্ছে মোটামুটি পেইডবার্স ডট কম সম্পর্কে রিভিউ আপনাকে আমি আবারও সাজেস্ট করবো আপনি শুরুতে রিক্সে যাবেন না ফ্রিতে আপনি কাজ করুন কাজ করে যখন আপনি বেশি বিএপি আর্নিং করবেন সেই বিএপি গুলোকে ইনভেস্ট করার মাধ্যমে আপনি আরো বেশি আর্নিং করতে পারেন সো এই ছিল মোটামুটি ভিডিও সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন সো পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকবেন I'll catch you guys in my next video till then take care